বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ সিটিটিসি প্রধান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ দেশের জঙ্গি সংগঠনগুলো অস্তিত্বের সংকটে ভুগছে বড় কোনো হামলা চালানোর সক্ষমতা তাদের নেই আগামীকাল এক জুলাই গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ছয় বছর হতে চলেছে এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসি প্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান গত দুই বছরে একটিও জঙ্গি হামলা হয়নি গ্লোবাল টেররিজম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান চল্লিশ বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে নব্য জেএমবি গুলশানের হোলি আর্টিজানে হামলা চালিয়েছিল সেটি এখন অস্তিত্বের সংকটে ভুগছে মাঠে তাদের কোনো কার্যক্রম নেই জঙ্গিবাদী অপর সংগঠন আনসার আল ইসলামও নিষ্ক্রিয় ওই হামলার পর সে অর্থে জঙ্গিরা আর কোনো হামলা চালাতে পারেনি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একের পর এক অভিযান চালিয়ে গেছে মাঠে তৎপরতা না থাকলেও জঙ্গি গোষ্ঠীগুলো অনলাইনে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান তিনি বলেন জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা ট্রেনিং ম্যাটেরিয়ালস তৈরি ও প্রচার করা সব কাজই এখন অনলাইনে মোহাম্মদ আসাদুজ্জামানের মতে তরুণেরা এখন অনেক সচেতন ফলে জঙ্গি গোষ্ঠীগুলো আগে যেভাবে দলে লোক ঘেরাতে পারছিল সেভাবে আর পারছে না এছাড়া সাইবার পুলিশ চব্বিশ ঘন্টা ভার্চুয়াল দুনিয়ায় নজরদারি করছে জঙ্গিরা এখন সাইবার স্পেসেও নিরাপদ নয় অনলাইনে জঙ্গিবাদের প্রচার প্রচারণাও এখন আর জোরালো নয় তারা আর আগের মতো সাড়া পাচ্ছে না সিটিটিসির প্রধান আরও বলেন দেশের বারোটি জেলায় সিটিটিসি সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ শীর্ষক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় তারা দেশ জুড়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে সিটিটিসি সাধারণ মানুষকে বোঝাচ্ছে জঙ্গিবাদের লক্ষণ কোনগুলো এতে অভিভাবকেরা সচেতন হচ্ছেন তারা স্বতঃস্ফূর্ত সাড়াও দিচ্ছেন এই কাজ সিটিটিসি অব্যাহত রাখবে জঙ্গিবাদ দমনে সফলতা দাবি করলেও আনসার আল ইসলামের সামরিক বিভাগের প্রধান সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক এখনও পলাতক তিনি কথায় তাকে গ্রেপ্তারে সিটিটিসি কি করছে জানতে চাইলে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে কোনো পদ্ধতিতে গ্রেপ্তারের চেষ্টা চলছে সেটা তিনি কৌশলগত কারণে প্রকাশ করতে চান না